এই পৃথিবীতে বেশিরভাগ লোক হয়তো গরিব আর না হলে মিডিল ক্লাস থেকে থাকে কিছু লোকই ওপরে উঠে ধনী হয় ধনী হতে তো সবাই চায় কিন্তু হতে খুব কম লোকই পারে অনেক লোক লটারিতে পয়সা লাগায় ওরা মনে করে বড়লোক হওয়া ভাগ্যেতে লেখা থাকে হতে পারে তাদেরও একদিন ভাগ্য খুলে যাবে কিন্তু এরকম চান্স লাখে হাজারের মধ্যে একজনেরই হয় আবার একটি রিসার্চে দেখা গেছে গরিব লোকেদের কাছে একেবারে অনেক টাকা চলে এলো সেভেন্টি পার্সেন্ট লোক সাত থেকে দশ বছরের মধ্যে আবার গরিব হয়ে যায় এই জন্য লোক অথবা গরিব হওয়া আপনার ফাইন্যান্সিয়াল নলেজের উপর ডিপেন্ড করে আর যখন ফাইন্যান্সিয়াল ডিসিশনের সময় আসে তো সেটা লোয়ার ক্লাসই হোক অথবা মিডিল ক্লাস তারা বেশিরভাগ ডিসিশন দেখা দেখিতে নেয় আর না হলে ইমোশনাল হয়ে নেয় যেমন ভয় অথবা লোভের কারণে তারপর তারা তাদের নেওয়া ডিসিশনকে সঠিক প্রমাণ করতে নানা রকম তর্ক দিয়ে থাকে এর কারণ হলো আমাদের আশেপাশের সমাজ যেখান থেকে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল নলেজ নিয়ে থাকি তো এই জন্য আমি আজকে আপনাদের সাইকোলজি অফ মানি বইটি থেকে চারটি লেসন শেয়ার করব। সেটি আপনাকে ফাইন্যান্সিয়াল নলেজ এবং ফ্রিডম পেতে হেল্প করবে তো চলুন শুরু করা যাক lesson number one luck and রিক্স আমরা ভাগ্যের ওপর অনেক বিশ্বাস করি এবং এটাও সত্যি যে কিছু লোক টাকা পয়সার দিক থেকে লাকি হয় যদি আপনার প্যারেন্টস ধনী হয় তবে এটার অনেক পসিবিলিটি থাকে যে আপনিও ধনী হবেন যেমন আপনি বিড়লা অথবা আম্বানির বাড়িতে জন্ম হতেন তবে আপনি অবশ্যই ধনী হতেন কিন্তু আমাদের জন্ম কোথায় হয়েছে এটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই আর আমরা লাইফ টাইম লাকের ওপর ভরসা করে বসেও থাকতে পারি না এই জন্য লাক থেকে বেশি যে জিনিসটা আসে সেটা হলো রিক্স পৃথিবীতে এমন এমন কোনো কাজ নেই যেটাতে রিক্স থাকে না যদি আপনি রাস্তা দিয়ে হাঁটছেন তো এতেও রিক্স আছে এই জন্য ধনী হবার আরেকটি রাস্তা হলো রিক্স নেওয়া বেশিরভাগ লোক তাদের কমফর্ট জোন থেকে বেরোতে চায় না নাইন টু সিক্সের জব আর ফিক্সড স্যালারির লোভে তারা আর কিছুই করতে চায় না যার সাহায্যে ধনী হওয়া যেতে পারে এই জগতে আপনি এমন গরিব অথবা মিডিল ক্লাস লোকেদের দেখেছেন যারা আপনাকে বলবে যে ইনভেস্টিংয়ে এক টাকাও হারায় নাই কিন্তু এমন কোনো ধনী ব্যক্তিকে দেখেন নাই যে টাকা হারায় নাই এই জন্য ধনী হওয়ার জন্যই নয় এমন কোনো কাজ নেই যেখানে রিস্ক নিতে হয় না কিন্তু ধনী এবং বুদ্ধিমান লোকেরা ক্যালকুলেটিভ রিস্ক নেয় রিস্ক নেওয়ার আগে তারা অনেক স্টাডি করে আর তারা ততটাই রিস্ক নেয় যতটা তারা সহ্য করতে পারবে এই জন্য আপনিও রিস্ক নেওয়ার আগে নিজেকে তৈরি করুন এবং অনেক ভাবনা চিন্তা করার তারপর ক্যালকুলেটিভ রিস্ক নিন lesson number two getting wealthy versus staying wealthy বন্ধুরা ধনী হওয়া ততটাও কঠিন নয় যতটা ধনী হয়ে থাকাটা হয় এমন অনেকগুলো এক্সাম্পল আপনাদের আশেপাশে পেয়ে যাবেন যেখানে তারা টাকা পয়সা কামানোর পর সেটিকে হারিয়ে দেয় এমন অনেক খেলোয়াড় আর সিনেমা লোকেদের সাথে হয়েছে বন্ধুরা এটি ভালো মতন বুঝে নিন টাকা কামিয়ে নিলেই আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলি সলভ হয়ে যাবে না সলভ হবে আপনি আপনার টাকাগুলিকে কোথায় এবং কিভাবে খরচা করছেন লেসন নাম্বার থ্রি ফ্রিডম বন্ধুরা আপনারা দেখেছেন মোস্টলি লোক টাকা কামায় কিন্তু এ সত্ত্বেও তাদের জীবনে হ্যাপিনেস থাকে না তারা আগের তুলনায় আরও দুঃখিত হয়ে যায় আপনারা এর কারণ জানেন এর কারণ হলো টাইমের অভাব আসল টাকা সেটা যেটা আপনাকে টাইম থেকে ফ্রিডম দেয় যদি আপনি অনেক টাকাই কামান কিন্তু আপনার কাছে একটুও সময় থাকে না তো আপনি সেই টাকাটিকে কখনো এনজয় করতে পারবেন না এর সাথেও যখন আপনার কাছে টাইম থাকে না তখন আপনি আপনার শরীরের জন্য টাইম বের করতে পারেন না এর ফলে আপনি তাড়াতাড়ি বুড়ো হয়ে যান এই জন্য পয়সাওয়ালাদের সবচেয়ে বেশি অসুখ হয়ে থাকে তো বন্ধুরা এমন টাকা কোনো কাজেরই না এই জন্য নিজের কাজকে এমনভাবে সেট করুন যেখানে টাকা আর টাইম দুটোই আপনার কাছে থাকুক এরপর দেখুন আপনাকে জীবন কত ভালো লাগতে লাগবে lesson number four wealth is what you don't see বন্ধুরা বেশিরভাগ লোকেদের মনে হয় ধনী হওয়ার মানে হলো দামি গাড়ি দামি বাড়ি দামি মোবাইল ইত্যাদি এই জন্য গরিব আর মিডিল ক্লাস লোকেরা নিজের জন্য সবার আগে লাক্সারি আইটেম কেনেন তারা মনে করে যে তারা এমন করলে ধনী দেখাবে আর ধনীরা সবার আগে নিজের অ্যাসেট তৈরি করে এরপর লাক্সারি আইটেমগুলি কেনে কারণ অ্যাসেট দেখা যায় না যেমন ইনভেস্টমেন্ট প্রপার্টিস বিজনেসেস বন্ডস ইত্যাদি এই জন্য এই বইটির লেখক বলেন wealth is what you don't see যখন আমরা কোনো ধনী ব্যক্তির বাড়ি অথবা গাড়ি দেখি তখন আমরা ভাবি বাহ কি জীবন কিন্তু আমরা সেই ব্যক্তিটির জীবনে থাকা স্ট্রেস আর টেনশনটি দেখতে পারি না যেটা আমরা দেখতে পারি সেটা পুরো সত্যি হয় না যখন আমরা কোনো ধনী ব্যক্তিকে দেখি যার কাছে লাক্সারি কার আছে বা সে কোথাও ঘুরতে গেছে তো তখন আমরা ভাবি যে এমন একটা গাড়ি যদি আমারও হতো ইস কি সুন্দর জীবন তার আমরা এটা ভাবি না সত্যি কি তার জীবনটা সুন্দর আমাদের এটা মনে রাখা উচিত আমরা সেই ব্যক্তিটির নয় সেই গাড়িটির সম্মান দিয়ে থাকি কারণ যখন এমন কোনো গাড়ি আমাদের সামনে দিয়ে যায় তখন আমরা বলি বাহ কি সুন্দর গাড়িটা লোকেদের মনে একটি পারসেপশন বসে গিয়েছে যে ধনী হবার মানে আপনার কাছে কিছু দেখানোর মতো হওয়া দরকার কিন্তু ইন রিয়েলিটি অ্যাকচুয়াল ওয়েলথ হলো যার সাহায্যে আমরা ফ্রিলি জীবনযাপন করতে পারি কারণ সবচেয়ে বড় আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটি হলো যেটাকে আমরা টাকা পয়সা দিয়েও কিনতে পারি না সেটা হলো আমাদের টাইম যদি আপনার কাছে পৃথিবীর সব সম্পত্তি আছে কিন্তু সেটাকে এনজয় করার মতো আপনার কাছে টাইম নেই কারণ আপনি সারাদিন অফিসে বেজে থাকেন আর সেই কাজটি করতে আপনাকে ভালো লাগে না তো আপনার এতে ধনী হওয়ার ফায়দাটা কি এই জন্য এই বইটির লেখক মর্গান হাউজেল বলেন যে অন্যকে দেখানোর জন্য খরচা করার বারে গরিব হওয়ার সহজ পদ্ধতি আর ধনী হওয়ার সবচেয়ে কঠিন যদি আপনার বন্ধু যার ইনকাম আপনার মতোই আর সে দশ লক্ষ টাকার গাড়ি নিয়ে নেয় তো সে দেখতে তো ধনী লাগবে কিন্তু তার কাছে এখন আপনার তুলনায় দশ লক্ষ টাকা কমে গেছে এই জন্য ওয়েলথি হওয়ার চেষ্টা করুন ধনী দেখানোর নয় এটি ছিল সাইকোলজি অফ মানি বইটি থেকে নেওয়া চারটি লেসেন আর এমনই বুক সামারি দেখার জন্য সাবস্ক্রাইব করুন উই বুক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন রোনাল্ড রিড তিনি তার পরিবারে প্রথম ব্যক্তি ছিলেন যিনি হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি পঁচিশ বছর একটি পেট্রোল পাম্পে সাফাই কর্মচারী কাজ করেছিলেন আর তারপর তিনি সতেরো বছর জেসি পেনি নামের একটি দোকানে ফ্লোর ক্লিনারে কাজ করেছিলেন কিন্তু দু সালে বিরানব্বই বছর বয়সে যখন তার মৃত্যু ঘটে তখন তিনি পুরো আমেরিকার নিউজের হেডলাইন হয়ে যান আমেরিকাতে দু সালে মোট আঠাশ লক্ষ মানুষ মারা যান কিন্তু তার মধ্যে রোনাল্ড রেডি কেন মৃত্যুর পর ফেমাস হয়েছিলেন কারণ তার ব্যাংক অ্যাকাউন্টে মোট আট মিলিয়ন ইউএস ডলার ছিল যা ইন্ডিয়ান রুপিতে প্রায় আটান্ন কোটি বত্রিশ লক্ষ টাকার সমান যার মধ্যে থেকে ছ মিলিয়ন ডলার তিনি বিভিন্ন হসপিটাল আর লাইব্রেরিতে ডোনেট করে যান এবার যদি আপনি ভাবেন যে তার মতো একটা সাধারণ মানুষের কাছে এত টাকা এলো কিভাবে যখন তিনি কোনো পৈতৃক সম্পত্তি পাননি বা কোনো লটারিও জেতেননি এর উত্তর হচ্ছে তিনি ব্লুচিপ নামে একটি স্টকে ইনভেস্ট করেছিলেন আর বছরের পর বছর তিনি সেটিকে কম্পাউন্ড হতে দেন যা পরবর্তীকালে আট মিলিয়ন ডলারে কনভার্ট হয়ে যায় এবার যারা জানেন না ব্লুচিপ স্টক কি তাদের জন্য বলে রাখি ব্লুচিপ স্টক সেই সমস্ত স্টকগুলিকে বলা হয় যা ব্লুচিপ কোম্পানি দ্বারা ইস্যু করা হয় আর ব্লুচিপ কোম্পানি সেই কোম্পানিগুলিকে বলা হয় যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন খুব বেশি হয় আর তার সাথে সেই সব কোম্পানির মার্কেট রেপুটেশনও খুব ভালো হয় যে কারণে সেই সব কোম্পানির শেয়ার প্রাইসও একটু বেশি হয়ে থাকে যেমন ইন্ডিয়াতে যদি কিছু ব্লুচিপ কোম্পানির উদাহরণ দিই তাহলে হবে টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মারুতি সুজুকি এইচডিএফসি ব্যাংক লিমিটেড এশিয়ান পেন্টস কোল ইন্ডিয়া ইত্যাদি এই ধরনেরই কিছু ইউএস ব্লুচিপ কোম্পানিতে রোনাল্ড ইনভেস্ট করেছিলেন আর যার জন্য তিনি কোটিপতি হয়ে যান এবার ইন্টারেস্টিং ঘটনা এখানে এটাই যে ওই বছর আমেরিকায় আরেকটি ব্যক্তির মৃত্যু ঘটে যার নাম ছিল রিচার্ড ফুসকার রিচার্ড একজন এমবিএ গ্র্যাজুয়েট ছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করার পর তিনি মার্লেন লেঞ্জ নামক কোম্পানিতে একজন এক্সিকিউটিভ হিসাবে কাজ করেন তিনি নিজের ফাইন্যান্স ক্যারিয়ারে এত সাকসেসফুল হয়ে গেছিলেন যে মাত্র চল্লিশ বছর বয়সেই তিনি রিটায়ারমেন্ট নিয়ে নেন তিনি যে বাড়িতে বাস করতেন সেখানে এগারোটি বাথরুম দুটি লিফট দুটি সুইমিং পুল আর সাতটি গ্যারেজ ছিল যার প্রতি মাসের মেনটেন খরচপত্র প্রায় নব্বই হাজার ডলার কিন্তু দু সালে যখন মার্কেট ক্র্যাশ করে তখন তিনি ব্যাঙ্কক্রাফ্ট হয়ে যান আর দু সালের মধ্যেই তিনি সব কিছু হারিয়ে ফেলেন এই দুটো উদাহরণই একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি এমন একটি ফিল্ডের নাম বলুন যেখানে আপনি হাই কলেজ ডিগ্রি কোনো বড় ব্যাকগ্রাউন্ড কোনো হাই কানেকশন ছাড়াই তাদেরকে পেছনে ফেলতে পারেন যাদের high degree high connection high background সব আছে তো এর উত্তরে লেখক আমাদের বলেন ফাইনালস যেটি রিচার্ড আর রোনাল্ডের স্টোরি থেকেও আমরা বুঝতে পারি এই স্টোরি আমাদের শেখায় যে ফাইনান্সিয়াল সাকসেস অ্যাচিভ করা কোনো রকেট সায়েন্স নয় যার জন্য আপনাকে খুব ইন্টেলিজেন্ট বা হাইলি এডুকেটেড কিছু হতে হবে বরং ফাইন্যান্স হচ্ছে একটা সফট স্কিল যেখানে শুধুমাত্র দুটো জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক আপনি টাকা উপার্জনের জন্য কি অ্যাকশন নিচ্ছেন আর দুই আপনি টাকা উপার্জনের পর কেমন আচরণ করছেন আপনি কিভাবে সেটি সেভ করছেন স্পেন্ড করছেন আর ইনভেস্ট করছেন আর এই দুটি স্কিলের জন্যই একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট ভিকারি হতে পারে আর একজন সাফাই কর্মচারীও কোটিপতি হতে পারে তাই আজ আমি লেখক মর্গ্যান হোসেলের বই দ্য সাইকোলজি অফ মানি থেকে পাঁচটি লেসন শেয়ার করব যা আমাকে অনেক কিছুই শিখিয়েছে আর আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনিও নিশ্চয়ই নতুন কিছু শিখতে পারবেন তো প্রথম যে লেসেন যা আমরা এই বইটি থেকে শিখেছি তা হল people are not crazy their financial past history with money shapes their life অর্থাৎ মানুষ টাকা পয়সার ব্যাপারে থিওরির উপর ভিত্তি না করে ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করে আর প্রতিটি মানুষের চিন্তাধারা টাকার ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন লেখক বলেন people do crazy things with money but none is crazy অর্থাৎ লোকেরা অনেক ভুল সিদ্ধান্ত নেয় টাকার ব্যাপারে কিন্তু এর অর্থ এটা নয় যে তারা টাকা কি জিনিস সেটা বোঝেন না আমরা ভিন্ন জেনারেশনে জন্মেছি আলাদা আলাদা পরিবেশে মানুষ হয়েছি ভিন্ন চিন্তাধারা যুক্ত বাবা মার কাছে বড় হয়েছি যাদের আর্থিক অবস্থাও এক নয় বিভিন্ন দেশের অর্থনীতিও বিভিন্ন আর সাথে খুব বড় একটা ভূমিকা পালন করেন লাক যে কোনো মানুষের জীবনে অর্থাৎ কোনো ব্যক্তি যে ভারতে গরিব ফ্যামিলিতে জন্মেছে তার চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন হবে যদি আমরা তুলনা করি পশ্চিমে কোনো দেশের ধনী ফ্যামিলিতে জন্মানো ব্যক্তির সাথে যিনি গরিব পরিবারে বড় হয়েছেন তার জন্য আর্থিক ঝুঁকি নেওয়া কঠিন তুলনামূলক তার থেকে যিনি একজন ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন আর যিনি বেশি টাকা উপার্জন করেন উদাহরণস্বরূপ যদি কেউ অর্থনৈতিক মন্দার সময় বেড়ে ওঠে তাহলে সে বন্ডে কম ইনভেস্ট করবে আবার যদি কেউ স্টক মার্কেটে অগ্রগতির সময় বেড়ে ওঠে সে তার টাকার বেশিরভাগ অংশ স্টকে ইনভেস্ট করবে এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের প্রত্যেকটা আর্থিক সিদ্ধান্ত আমাদের কাছে সেই মুহূর্তে ঠিক মনে হলেও অন্যের কাছে তা উন্মাদের আচরণ বলে মনে হতে পারে এর সবথেকে বড় উদাহরণ হলো লটারির টিকিট আমেরিকায় নিম্নবর্তী মানুষেরা প্রতি বছর গড়ে প্রায় চারশো বারো ডলার লটারির টিকিট কাটেন অথচ এই মানুষেরা ইমার্জেন্সির সময় চারশো ডলার বের করতে অসমর্থ মিলিয়নের মধ্যে হয়তো একজন সেই লটারি জেতার সুযোগ পাবে কিন্তু তাদের প্রত্যেকেই এই আশা রাখে যে সেই সুযোগটা পেলে তার দারিদ্রতা ঘুচে যাবে তাদের ইন্টারভিউ নেওয়ার পর জানা যায় যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের কারণ তাদের ধারণা তারা যে জবটি করেন সেটি থেকে তারা কখনোই ধনী হতে পারবেন না তাদের প্রতি মাসের ইনকাম প্রতি মাসেই খরচ হয়ে যায় তাই তাদের আশা কোনো একদিন কোনো লটারির মাধ্যমে তাদের ভাগ্যে পরিবর্তন আসবে তাদের এই মানসিকতার পেছনে যে অনুভূতি কাজ করছে তা কোনো স্বচ্ছ এবং সফল ব্যক্তির পক্ষে বোঝা সম্ভব নয় লেখক এই ধরনের আচরণকে সমর্থন করছেন এটা ভাবা ভুল হবে তিনি আসলে বলতে চেয়েছেন সামনের মানুষটা কোন অভিজ্ঞতা এবং কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে কোনো বড়সড় সিদ্ধান্ত নেয় তা আমাদের নাও জানা থাকতে পারে সেই জন্য তাদের বোকা বা উন্মাদ ভাবা ঠিক নয় লেসন নাম্বার টু হচ্ছে ইম্পর্টেন্স অব লাক অ্যান্ড রিক্স টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল সাকসেস লেখক বলেছেন লাক এবং রিক্স বা ভাগ্য এবং ঝুঁকি এরা দুই ভাই এই দুটি জিনিসই এমন এক সত্যি যা আমাদের বিশ্বাস করতেই হবে এই দুটি ম্যাটার করে একজন ব্যক্তির হার্ডওয়ার্কের পরে বিল গেটস কীভাবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হলো সে কথা বলতে গিয়ে লেখক ভাগ্যের কথাটি উল্লেখ করেছেন বিল গেটস এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এলেন পল যখন লেকসাইড স্কুলে পড়ছিলেন তখন লেকসাইড স্কুল ছিল আমেরিকায় একমাত্র স্কুল যেখানে কম্পিউটার ছিল কম্পিউটার বিষয়টা জেনারেল কারিকুলামে না থাকায় তারা দুজন স্কুলের পর কিংবা ছুটির দিন স্কুলের কম্পিউটার নিয়ে পড়ে থাকত আর যার জন্য খুব শীঘ্রই তারা কম্পিউটারে দক্ষ হয়ে উঠেছিল এখন ভেবে দেখার বিষয় উনিশশো সালে গোটা বিশ্বে প্রায় তিনশো মিলিয়ন তাদের বয়সী ছাত্র ছিল যার মধ্যে চোদ্দ মিলিয়ন ছাত্র আমেরিকায় কিন্তু এর মধ্যে মাত্র তিনশো ছাত্রী লেকসাইড স্কুলে পড়াশোনা করত সুতরাং বিল গেটস ছিল মিলিয়ানের মধ্যে একজন যার কম্পিউটার শেখার সুযোগ হয়েছিল এবার আসি বিল গেটসের এক বন্ধু এবং সহপাঠী কেন্ট এভান্সের কথায় গেটসের মতো কেন্ট এভান্সও ছিল ক্লাসের সেরা ছাত্র এবং কম্পিউটারে সমান পারদর্শী ভাগ্যের অনুগ্রহ বিল গেটস কেন্ট এভান্স পাননি হাই স্কুল শেষ করার আগেই একটি মাউন্টেনিং অ্যাক্সিডেন্টে এভান্স মারা যান প্রত্যেক বছর আমেরিকায় তিন ডজন মানুষের মাউন্টেরিং অ্যাক্সিডেন্ট হয় যার মধ্যে একজন হাই স্কুলের ছাত্রের মৃত্যুর চান্স মিলিয়নের মধ্যে একজনের আর দুর্ভাগ্যবশত সেই একজনই ছিল ইভান্স হয়তো বেঁচে থাকলে তিনি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা হতেন কিন্তু ঝুঁকি তাকে সেই সুযোগ দিল না ভাগ্য এবং ঝুঁকি সবসময় সহাবস্থান করবে এবং এই বাস্তব সত্যকে মেনে নিয়ে আমাদেরকে আমাদের সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে ধরা যাক আপনি একটি স্টক কিনলেন যা পাঁচ বছর ধরে একটি জায়গায় আটকে থাকলো অর্থাৎ কোনো গ্রোথ হলো না এক্ষেত্রে দুটি বিষয় হতে পারে প্রথম হতে পারে উক্ত স্টকটি কেনা আপনার ভুল সিদ্ধান্ত অথবা এমন হতে পারে এই স্টকটি গ্রো করার চান্স ছিল এইটটি পার্সেন্ট আর গ্রো না হওয়ার চান্স ছিল টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আপনি সেই হতভাগ্য টোয়েন্টি পার্সেন্টের মধ্যেই পড়লেন আর এই দুটি জিনিসই বোঝার অর্থাৎ লাভ আর রিস্ককে বোঝা আপনার ফাইন্যান্সিয়াল সাকসেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় যে লেসনটি আমি এই বই থেকে শিখেছি তা হল getting wealthy versus staying wealthy Jesse Livermore একজন সফল শেয়ার বাজার ব্যবসায়ী ছিল তার জন্ম হয় আঠারোশো সাতাত্তর সালে যে সময় স্টক মার্কেট কি সেটাই বেশিরভাগ মানুষের জানা ছিল না সেই সময় তিনি একজন সফল স্টক মার্কেট ট্রেডার হয়ে উঠেছিলেন মাত্র তিরিশ বছর বয়সে তার নেট সম্পত্তির পরিমাণ ছিল হান্ড্রেড মিলিয়ন ডলারের চেয়েও বেশি এবার উনিশশো সালে যখন ইকোনমিক ক্রাশ হয়ে যায় তখন maximum share value seventy five পার্সেন্টেরও নিচে নেমে গিয়েছিল এই জিনিসটি জেসি আগেই অনুমান করেছিলেন আজ ইকোনমি ক্র্যাশ হওয়ার আগেই তিনি নিজের সমস্ত শেয়ার বিক্রি করে দেন যার ফলস্বরূপ তিনি একদিনে তিন বিলিয়ন ডলার প্রফিট করেন আর এই মন্দার দিনেও তিনি বিশ্বের ধনী মানুষদের মতো একজন হয়ে ওঠেন এর বিপরীতেই আরেকজন ইনভেস্টর ছিলেন আব্রাহাম জার্মালস্কাই যিনি ছিলেন একজন মাল্টিমিলিয়নার রিয়েল এস্টেট ডেভেলপার অনেক পরিশ্রম করে উনিশশো সালে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন আর যেহেতু সেই সময় ইকোনমি একদম ঊর্ধ্বমুখী ছিল তাই অন্যান্য ব্যবসায়ীদের মতো তিনিও নিজের সব টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করে দেন কিন্তু উনিশশো সালে যখন মার্কেট ক্র্যাশ করে তখন তিনি সেই সব টাকা হারিয়ে ফেলেন আর এই আঘাত সইতে না পেরে আত্মহত্যা করে নেন তো উনিশশো সালের মার্কেট ক্র্যাশে যেখানে জেসি লেবরমারকে বিশ্বের ধনী মানুষ করে দেয় সেখানে আব্রাহামের জীবন কেড়ে নেয় এবার এই ঘটনার পর জেসি লিভারমান নিজেকে বুদ্ধিমান ভাবতে থাকে আর তার নিজের ওপর ওভার কনফিডেন্স সৃষ্টি হয় তিনি যে সব টাকা পুনরায় স্টক মার্কেটের ওপর ইনভেস্ট করে বসেন কিন্তু মাত্র চার বছর পরই উনিশশো সালে তিনি নিজের সব টাকা শেয়ার মার্কেটে হারিয়ে ফেলেন আর তিনিও আত্মহত্যার পথ বেছে নেন লেখক এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করেছেন যে জেসি লিভারমার আর আব্রাহাম দুজনেরই ধনী হওয়ার দক্ষতা ছিল কিন্তু শেষ পর্যন্ত ধনী থাকার বাড়তি দক্ষতাটুকু কারোর ছিল না যে দক্ষতা থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাকা অর্জন করা এবং টাকা ধরে রাখা দুটো সম্পূর্ণ ভিন্ন কৌশল লেখক টাকা আর সাফল্যকে শুধুমাত্র একটা শব্দে বর্ণনা করেছেন আর সেটি হল সার্ভাইভাল ইনকাম বাড়াতে গেলে ঝুঁকি নিতে হয় এবং আশাবাদী থাকতে হয় কিন্তু টাকা ধরে রাখতে গেলে ঝুঁকি নয় দরকার ভয় এবং নম্রতার যা আজ আপনার কাছে আছে তা যে কোনো সময় বিধাতা কেড়ে নিতে পারে এই ভয়ভীতিটুকু থাকলে আপনি সংযম এবং মিদবাইতার অভ্যাস করতে পারবেন আপনার এটি বিশ্বাস করা প্রয়োজন যে যা কিছু আপনি পেয়েছেন তা সব কিছু শুধুমাত্র আপনার পরিশ্রমের জন্য নয় বরং এর পিছনে ভাগ্যেরও কিছুটা হাত আছে আর এটি যে কোনো সময় চলে যেতে পারে এবার এটা ভাবা কেন প্রয়োজন কারণ যদি আপনি ভাবেন যে সব কিছু শুধুমাত্র আপনার পরিশ্রম আর বুদ্ধির জন্যই হয়েছে তাহলে আপনার মধ্যে অহংকার আসতে পারে আপনি অধিক আত্মবিশ্বাসী হয়ে এমন কিছু ঝুঁকি নিয়ে ফেলতে পারেন যা আপনার পতনের কারণ হতে পারে আমরা সবাই জানি ওয়ারেন বাফেট সফলভাবে ইনভেস্ট করার জন্য কি কি করেন কোন কোন রুলস ফলো করেন কিন্তু কেউই এই ব্যাপারে কথা বলেন না যে তিনি নিজের সম্পত্তি টিকিয়ে রাখার জন্য কি কি করেন যেমন তিনি কখনোই দেনায় ডুবে যান না তিনি তার জীবনে চোদ্দবার আর্থিক মন্দার শিকার হয়েছেন অথচ ভীত হয়ে কখনো তার শেয়ার বিক্রি করে দেননি তিনি আবেগের বসে কখনো কোনো বিজনেসে ইনভেস্ট করেননি আর তিনি কখনোই একটা পরিকল্পনার উপর নির্ভর করে চলেন না বরং সেটিকে সময় সময় পরিবর্তন করে তাই ওয়েলদি হয়ে থাকার সিক্রেটটি হলো সার্ভাইভাল যা আপনার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাথায় রাখা প্রয়োজন চতুর্থ যে লেসেনটি আমি এই বই থেকে শিখেছি তা হলো wealth is what you don't see আমরা আমাদের চোখের সামনে যা দেখি সেই তথ্যটুকু দিয়েই অন্যের সম্পত্তি বিচার করি আমরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্রোকারের স্টেটমেন্ট দেখতে পাই না তাই কারো সাফল্যের মাপতে আমরা বাহ্যিক বিষয়ের ওপর নির্ভরশীল থাকি যেমন বড় গাড়ি বড় বাড়ি ইনস্টাগ্রামে ফটো ইত্যাদি কিন্তু আসল সম্পত্তির অনুমান এইভাবে করা যায় না নিজেকে ধনী দেখানোর জন্য কেউ ইএমআইতে e একটি বড় এক কোটি টাকার গাড়ি কিনতেই পারে কিন্তু এতে তার সম্পত্তি বাড়ার পরিবর্তে বড় এক কোটি টাকা কমে গেল ডায়েট ও এক্সারসাইজও একইভাবে কাজ করে আপনি এক্সারসাইজ করেন আপনার ওজন কমিয়ে ফেললেন তারপর ভাবলেন অনেক পরিশ্রম হয়েছে এবার একটু ট্রিট আপনার প্রাপ্য এবং ট্রিট হিসেবে চকলেট পেস্ট্রি ইত্যাদি খেতে শুরু করলেন তাহলে কি আপনার ওজন আবার আগের জায়গায় ফিরে যাবে না একদিকে ক্যালোরি কমাচ্ছেন অন্যদিকে জাঙ্ক খেয়ে ক্যালোরি বাড়াচ্ছেন ফলে আপনার পরিশ্রম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাই সংযমের অভ্যাস প্রয়োজন একইভাবে আপনি যদি উপার্জন করেন এবং সংযম অভ্যাস না করেন তাহলে হয়তো নিজেকে বড়লোক অনুভব করতে পারবেন কিন্তু আদতেও বড়লোক থাকতে পারবেন না কারণ আসল সম্পত্তি সবসময় প্রচ্ছন্নই থাকে রোনাল্ড মারা যাওয়ার পর তিনি অনেকেরই ফিনান্সিয়াল রোল মডেল হয়ে উঠেছিলেন কিন্তু তিনি যখন বেঁচে ছিলেন তখন তার সম্পত্তি লোকচক্ষুর আড়ালেই ছিল এমনকি যারা তাকে ব্যক্তিগতভাবে চিনতেন ব্যাপারটি তারাও জানতেন না তাই ধনী হয়ে থাকতে কোনটি অ্যাসেট আর কোনটি লায়াবিলিটি সেটার পার্থক্য করতে শিখুন লাস্ট যে লেসনটি আমি এই বই থেকে জেনেছি তা হল নেভার এনাফ আমার যা আছে তা যথেষ্ট নয় আরও চাই এই মানসিকতা বহু কোটিপতিকে দেউলিয়া করেছে তাই লেখকের মতে উচ্ছ্বাসে থাকা ভালো কিন্তু লোভ যত অসন্তোষের কারণ তিনি কলকাতার রজত গুপ্তর উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়েছেন রজত গুপ্ত অল্প বয়সী অনাথ হন কিন্তু নিজের দমে তিনি প্রতিষ্ঠিত হন এবং মাত্র চল্লিশ বছর বয়সে পৃথিবীর সবচেয়ে সম্মানীয় কনসালটেন্সি ফার্ম ম্যাকেন্সির সিইও পদে অধিষ্ঠিত হন দু সালে তিনি অবসর গ্রহণ করেন এবং ইউনাইটেড স্টেটস ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে যুক্ত হয়ে জনহিতৈষীমূলক কাজ শুরু করেন এমনকি পাঁচটি বিখ্যাত পাবলিক কোম্পানির বোর্ড অব ডিরেক্টর হিসেবেও তিনি নির্বাচিত হন কলকাতার বস্তি থেকে উঠে আসা একজন যুবকের মোট সম্পত্তি দাঁড়ায় হান্ড্রেড মিলিয়ন ডলার তিনি তার অর্থ দিয়ে যা খুশি তাই করতে পারতেন কিন্তু তার কাছে এটা যথেষ্ট ছিল না তিনি বিলিয়নার হতে চেয়েছিলেন এবং এই জন্যেই তিনি অসৎ পথ অবলম্বন করেন দু সালে গোল্ডম্যান সার্চ কোম্পানি আর্থিক ক্ষতির মধ্যে পড়ে ওয়ারেন বাফেট এই ক্ষতিতে কোম্পানিকে সাহায্য করতে পাঁচ বিলিয়ন ডলার ইনভেস্ট করার পরিকল্পনা করেন বোর্ড অব ডিরেক্টর হিসেবে রজত গুপ্তা এই পরিকল্পনার কথা জানতেন এবং বুঝতে পারেন যে ওয়ারেন বাফেটের সাহায্যের ফলে কোম্পানির স্টক অনেক বৃদ্ধি পাবে এই খবর জানার সাথে সাথেই তিনি হেজ ফান্ডের ম্যানেজার নামকে ফোন করে ব্যাপারটি জানান এবং তারা দুজনে কোম্পানির এক লক্ষ পঁচাত্তর হাজারটি শেয়ার কিনে ফেলেন ইনসাইডার ট্রেডিংয়ের জন্য গুপ্ত এবং নাম দুজনেই জেলে যান ফলস্বরূপ তাদের কেরিয়ার এবং সম্মান দুটোই ধূলিসাৎ হয়ে যায় এখন প্রশ্ন হলো গুপ্তর মতো এত ধনী এবং সামাজিক প্রতিপত্তিশালী মানুষ কেন বিলিয়নার হওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছিলেন এর প্রথম কারণ হতে পারে সামাজিক তুলনা অন্যের রোজগারের সাথে নিজের রোজগার তুলনা করে আমরা বিচার করি আমাদের কম আছে না বেশি এই ধরনের তুলনা যেমন সামাজিক চাপ তৈরি করে তেমনই মানসিক সন্তুষ্টি থেকে বিরত রাখে কম রোজগার করেও অনেক মানুষ নিজের চাহিদাগুলোকে মিটিয়ে সুখী থাকতে পারে আবার এমন অনেক অতৃপ্ত কোটিপতি আছে যাদের কাছে এনাফ কখনোই হয় না রজত গুপ্ত জেল থেকে বেরিয়ে আসার পর দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন যে অর্থ তার সম্মানকে শেষ করে দিতে পারে তার প্রতি এতটা আসক্তি আজ মূল্যহীন মনে হচ্ছে ওয়ারেন বাফেট মনে করেন there is no reason to রিক্স what you have and need for what you don't have and don't need অর্থাৎ আপনার কাছে যা আছে তার জন্য যেমন ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই তেমনই আপনার কাছে যা নেই আর যেটার প্রয়োজন নেই সেটার জন্য ঝুঁকি নেওয়ার কোনো অর্থ হয় না সম্মান অমূল্য স্বাধীনতা অমূল্য বন্ধু ও পরিবার অমূল্য অর্থের বিনিময়ে এগুলো যেমন পাওয়া সম্ভব নয় তেমনই অর্থের জন্য এগুলিকে বাজি রাখাও ঠিক না বেশি অর্থের লোভে এমন কোনো ঝুঁকি নেবেন না যা আপনার এই ছোট ছোট সুখ ও আনন্দকে কেড়ে নিতে পারে কারণ এটি একটি এমন রেস যার কোনো ফিনিশিং লাইন নেই এবার যদি আমরা এই পুরো ভিডিওটিকে সামারাইজ করি তাহলে আমরা এটাই শিখলাম যে কোনো ব্যক্তি পাগল নয় বরং মানুষের অতীতে কোনো অভিজ্ঞতা এবং কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে আর্থিক সিদ্ধান্ত নেয় তা আমাদের নাও জানা থাকতে পারে সেই জন্য কাউকে বোকা বা উন্মাদ ভাবা ঠিক নয় দ্বিতীয় লেশনটি হল ভাগ্য এবং ঝুঁকি সবসময় সহাবস্থান করবে এবং এই বাস্তব সত্যকে মেনে নিয়ে আমাদেরকে আমাদের সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে তৃতীয় লেসেনটি শিখলাম টাকা অর্জন করা এবং টাকা ধরে রাখা দুটো সম্পূর্ণ ভিন্ন কৌশল তাই দীর্ঘ সময় ধনী থাকতে হলে আপনাকে সার্ভাইভালের দিকটি মাথায় রাখতে হবে চতুর্থ লেসেনটি হল সম্পত্তি আর দায়ের পার্থক্য বুঝে ব্যয় করা আর লাস্ট লেসেনটি যা শিখেছি তা হলো বেশি অর্থের লোভে এমন কোনো ঝুঁকি নেবেন না যা আপনার সব সুখ ও আনন্দকে কেড়ে নিতে পারে এই লেসেনগুলি আমি আপনাকে লেখক মর্গেন হোসেলের বই দ্য সাইকোলজি অফ মানি থেকে বলেছি এই বইটি মানি ম্যানেজমেন্টের উপর লেখা বইগুলির থেকে সম্পূর্ণ আলাদা যদি আপনার এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কমেন্টে জানান আর কোন বইয়ের ওপর ভিডিও দেখতে চান এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ